What's up friend? Today my bankroll is 426 USD. We want today only 100 USD. This is Betfair Casino. So let's try how it makes. Hmm. we should clear all that. মারা করছিল না পনেরোটা মারা পনেরো পনেরোটা বলবো শূন্য চার দেয় না দেয় নেই উল্টা পাল্টা বেতন লোকেরা দিবে না cái được Download card of guidance window. Card of guidance window. Never guidance window. পাগল হয়ে তুমি যে খেলা খেলতেছো চেঞ্জ করো করলি না দাদা চেঞ্জ করতে বলছি বেড তুমি দেখো খেলা এগুলো আমার ডালা আমি যেরকম বলবো সেরকম করবা খোল খুল করা লাগলো পরে আবার ডাবিং <coughs> করে চেঞ্জ করে বেঠো বেঠো কেন দিচ্ছে না সাত আঠারো সাত আঠারো বাইশ পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ সাতাশ চোদ্দ তিন পনেরো I don't do that like it. Yes. And the target pull up.